হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কীভাবে টপ বাসের ইউটিউব ভিডিও শেয়ার করে কীভাবে ইনকাম করা যায় সাধারণত টপ বাসের আমরা কিন্তু নিজস্ব অ্যাকাউন্ট থেকে আমরা ভিডিও শেয়ার করে থাকি কিন্তু আমি আপনাদের এমন একটা টিপস দেখাবো যেটা আমরা নিজে অ্যাকাউন্ট ছাড়াও মানে অন্য অ্যাকাউন্ট থেকে ভিডিও নিয়ে আমরা শেয়ার করতে পারি তাহলে চলুন তাহলে আমরা দেখা আসি কীভাবে ভিডিও শেয়ার করে আমরা বাসে ইনকাম করব বাসের ভিডিও শেয়ার নিয়ে ইনকাম করার জন্য প্রথমে আমাদেরকে বাস অ্যাকাউন্টটা ওপেন করতে হবে তব্বাস আপনার যে বাস অ্যাকাউন্টটা আছে এটা ওপেন করে নিতে হবে করে এখানে ইনসার্ট ভিডিও অপশনে ক্লিক করবো এখানে একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দেব তাহলে আমরা দেখে আসি কোন ভিডিওতে দেওয়া যায় দিতে পারি এই লিঙ্কটা আমরা দিয়ে দেব কপি লিঙ্ক লোকেশন এখানে পেস্ট করে দিলাম দিয়ে সাবমিট এখন পেন্ডিং ভিডিওটা এখন পেন্ডিং দেখাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই এটা পাবলিশ হয়ে যাবে